What's up good people? After a long time, আমরা প্রায় দুই আড়াই মাস পরে মাও আসছি অ্যান্ড অনেক ঠান্ডা বলতে গেলে না বাট অনেক দিন পরে আসছি যেহেতু ইলিশ মাছ খেয়ে অনেক মজা পাইছি বাট আমরাও মেবি এভাবে গেছিলাম একটা সময় চারটা বাজার পনেরো মিনিট বাকি এই যে আমার সাথে আছে নাভেদ খালি একলা আমি তোমার সাথে ও আমার সাথে আছে গন্ধদা এন্ড রিফা দুইটাই খালি জানো দুইটাই খালি এখন আমার গাড়ি তো যেহেতু খালি পিছনে তিনজন বসবে ভাই পিছনে তিনজন বসবে গন্ধ শুধু হেলায় পরে দেখা আমি এনে ঘুমাবো না আমি ব্যাগ ডালায় ঘুমাবো ওরা একটু ডিস্টার্ব করা যাক আচ্ছা, আচ্ছা, জোতের ব্যাপার ব্যাগ ডালাতে খুললে মানুষ কি মনে মামা Hey, brother! Screenshot, please. কিরে তোমার মোবাইলের টিপ পাচ্ছে ঘুমাচ্ছ আমি কিছু করি নাই বাইম বাই কইছি তোমার জানলা যন্ত্রণায় গাড়ি তো ঘুমাইলে থাপড়া উঠে যায় রিফা তো ঘুম এর থাপড় দৌড়

দুই পিস বেগুন আমি বাসাতে একটু খাই আসছিলাম ওরা ছয় প্লেট ভাত তোর ডরে কি একটা কথা বলি কিছুদিন আগে বাড্ডা এলাকায় একটা ছোট ভাই আছে ভাই আপনি তো সব খাইবেন আপনার আজকে আমি খাওয়াবো দেহুম কত খাওয়াইতে পারি ছেলেটা হয়তো ভিডিওটা দেখতেছে ফেসবুকের ভিডিও সে করছে কি সাত প্লেট তেহারি খাইছে আচ্ছা সাত প্লেট তেহারি খাইছে তেহারির ওই যে কোয়া হাফ মেবি আশি টাকা সাত আটা ছাপ্পান্ন পাঁচশো ষাট টাকা উইথ কোক বেচারার লুকটা একটু ছয়শো টাকা বাট ছেলের পকেটে ছিল মেবি দুই তিনশো টাকা ছেলেটা গন্ধ থেকে অসহায়ের মতো এমনি তাকায় আছে তারপরে মামা এটা তো স্টোরি স্টোরি হিস্টোরি না তোর এটা স্টোরি তারপর সে গন্ধ করলো কি থাক তুই আমার খাওয়াইতে আইস না পকেটে বিলটা দিয়ে দিল পোলাও মামা যারা আসেন কাইন্ডলি টানেন হেলমেট ইউজ করেন এইগুলা যায় আর একটা লাগে সো যারাই একটু রাইড করেন হেলমেটটা একটু সার্টিফাইড হেলমেট ইউজ করেন কজ উড়ে গেলে আপনার মাথাটা খুঁজে পাওয়া যাবে যদি উড়ে যান উড়ে গেলেই ঘুরে যাবে উড়ে গেলেই মনে করেন পানিতে হারাবে আপনার পরিবার হ্যাঁ হারাবে আপনার পরিবার বাট সেই অলমোস্ট শেষ আমরা একটা ট্যুরে যাব যারা চান যে গন্ধকে আমরা আরো টর্চার করি স্ক্রিনশট মাইরা মেনশন দেন জ্বালা যন্ত্রণা আমি পিছনে ঘুমাইছি গন্ধ ছাড় পাইনি ওকে আচ্ছা চল জায়গা টাটা টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান ভিডিওতে আমরা যেতেছি কিন্তু আমরা এখানে আসি ঘুম ভাঙছে তো ফিল শুরু হয়ে গেছে